তোমাদের সন্তান তারা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আগামী দিনে তারা এদেশের এক একজন আদর্শ কর্মকর্ম সুযোগ্য নাগরিক তারা প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে এদেশকে অগ্রগতির অগ্রগতির দিকে নিয়ে যাবে একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপনার আমার ছেলে সন্তান ঠিক বলেন তারাই দিনের হবে তারা এই সুন্দর এই সমাজকে গঠন করবে এবং এই ছেলে সন্তানরা আমাদের বাবাদের পরিচয় দেবে তাদের মাধ্যমে পৃথিবীতে আসল পরিচয় ফুটে উঠবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন হযরত ইব্রাহিমের যে সুন্নাহ ছেলে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ আয়াত ওই দোয়াটি নাজিল করে শিক্ষা দিচ্ছেন তোমরা বেশি বেশি নিজের সন্তানের জন্য দোয়া করুন আওয়াজ বলুন সুবহানাল্লাহ বাবা মা সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা সন্তানরা যখন আসে বাবা মারও কি সন্তানের যখন কান্না হয় দুঃখ হয় তখন মা বাবার চেহারাটা মলিন হয়ে যায় অন্ধকার নেমে আসে ঠিক কিনা বলেন এই জন্য এক কবি বলে হকসে ভরসা কিংবা কালো গায়ের রং দেখিবা দেশে মা বাবার কাছে তাদের সকল সম্মানে ভালো মা বাবার কাছে ছেলে বর্ণের কোনো হিসাব নাই লম্বা পেটের কোনো হিসাব নাই যার ছেলের হাত নাই পাও নেই ওই ছেলেটি হাত পা না থাকতে পারে তার মা বাবার জন্য পরিজার ধর্ম ঠিক কিনা হবে না ভাইয়ের আমার অনুরূপভাবে কবি বলেন তুমি যে আমার সোনার মানি তুমি যে আমার সোনার মানি নাহি ছেড়া বাবা সে তুচ্ছ ছবি তুচ্ছ আল্লাহ যেই বান্দাকে ছেলে সন্তান দান করেছেন ওই বাবা মা বাবা মনে করে আল্লাহ আলামিন তার হাতে পৃথিবী দান করেছে কেউ যদি আপনাকে বলে সারা পৃথিবীতে আপনার করবেন কারণ হতে পারে আপনার সন্তান সে পৃথিবীর প্রেসিডেন্ট সোলার পাওয়ার প্রেসিডেন্ট হতে পারে আপনার সন্তান সমাজপতি হতে পারে আপনার সন্তান বিশ্ব যারা একজন বিখ্যাত আল্লাহর ওলি হতে পারে একজন একজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে এই যুগের তাদেরকে বলে বানায় দেন আমাদের সন্তানকে সালাউদ্দিন আইবি বানায় দেন আমাদের সন্তানদেরকে মুসা বিন বানায় দেন তারেক বিন জিয়াদ বানায় দেন তাদের হাতে পৃথিবী আমরা নতুন করে এই পৃথিবীর মানচিত্র পাবে আবার পৃথিবীর শান্তি আবার প্রতিষ্ঠা হবে বাইরে আমার বন্ধুরা আমার

Hazrat Ibrahim and Ismail ছিলেন মা সাহারা মা সাহারা ছিয়াশি বছর বয়সে সন্তান না হয়ে দেখতে পেরে মা সাহারা যে ফাতেমা ছিল ওই ফাতেমার নাম করতেন মা হাজরা মা হাজরাকে হজরত ইব্রাহিমের জন্য যোগ্য মনে করলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আল্লাহর প্রিয় নবীর জন্য যোগ্য নিজেকে বন্দা মনে করে হজরত ইব্রাহিমের উত্তর সরেছেন সন্তান বংশের জন্য মা হাজারা কিন্তু ইব্রাহিমের সাথে বিবাহের ব্যবস্থা করে হজরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আপনার ক্ষমতা আছে সন্তানের মালিক আপনি আপনি আমাকে একজন সন্তান দান আল্লাহ রাব্বুল সাথে সাথে করে হযরত ইব্রাহিমকে সুসংবাদ শোনায় দিলেন ইব্রাহিম শুনে রেখো আমি তোমাকে একজন দর্শীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম অনুরোধ পাবেন হাজরতের জাকারিয়া আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম

হে আমার তোমার নিকট থেকে আমাকে পবিত্র সন্তান দান করো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে আল্লাহ জুব আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন এক সন্তানের যে সন্তানের নাম রাখবা তোমার সন্তানের নাম করবো সন্তানের নাম আমি প্রতিজ্ঞা আল্লাহ শুধু সন্তান দেন নাই সন্তানের নাম সহ রোগী পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ আছে নাই তোমাদের লকডাউন শেষ হয়ে ডাউন চলছে তোমাদের অর্থের সমস্যা সমস্যা চাকরির সমস্যা আল্লাহ বলেন বন্ধা শেষ রাতের সময় আমার কাছে আর আমার কাছে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার পূরণ করে দিব আল্লাহ রব্বুল আলামিন প্রেমী আল্লাহর নৈকট্য বান্দাদের তেরোটা গুণের কথা বর্ণনা করেছেন তার মধ্যে একটা গুণ আল্লাহ বর্ণনা করেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আল্লাহর নৈকট্য যারা আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে রব্বানা হে আমার প্রভু আপনি আমার ছেলে আমার ছেলে সন্তানকে আমার স্ত্রীকে আমার চোখে শীতলতার কারণ বানিয়ে দেন তাদের দিকে তাকালে যেন আমার জোড়ায় যায় আমি আমার পরিবার সকলকে মানুষের জন্য আদর্শ বানায় দেন আদর্শ মানুষ বানায় দেন অবস্থিত বলুন বাইরে আমার বন্ধুরা আমার হজরতে জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া সালামের আরেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে সন্তানের জন্য দোয়াটা এইভাবে করেছেন রব্বিলা আজরানি বারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ হে পরওয়ারদিগার হে আমার রব আমাকে সন্তান ছাড়া একা আমাকে পৃথিবীতে ছেড়ে দিয়েন না আমাকে পৃথিবীতে আমাকে একা রেখে দিয়েন না ফারদান ওয়ান্তা খায়রুল আপনি আমাকে একা না রেখে আপনি আমাকে উত্তম ওয়ারিস দান করবেন আপনি এমন ছেলে সন্তান দান করবেন যিনি আমার যোগ্য হয়ে যিনি

হজরত ইব্রাহিম মৃত্যু বয়সের সন্তান পেলেন তার নাম ইসমাইল ছিয়াশি বছর বয়সে সন্তান এই মৃত্যু বয়সে এত নবী সন্তান করে জন্ম নেয় ওই সন্তান জন্য হতে পারে কত হতে পারে কত মায়ার হতে পারে আল্লাহ আমি ইব্রাহিমের দোয়া কবুল করেন ছিয়াশি বছর